আমাদের সামনে করেছেন আমি আরও একটা গল্প করি দাদা তখন প্রেস ক্লাবের সভাপতি তখন নজরুল নামে একটা ছেলে ছিল জেলখানা সেও এরকম আঠারো বিশ বছর জেলখানা দাদার নেতৃত্বে হাসান মোক্তার মারাবিন হাসান আবুল সাহেব ওনাদের নেতৃত্বে আমিও সেই সময় সংবাদপত্রের দাদার সাথে ছিলাম সংবাদ পারতাম সেই আমি তাকে বেঁধে নিয়েছিলাম একুশ বছর দুই বছর বিনা কারাগার ছিল পরবর্তীতে আর দাদা সর্বশেষ ছিল প্রেস ক্লাবের তার নেতৃত্বে যে বিভাগে চাকরি দেওয়া হয়েছিল নজরুল হ্যাঁ, ঠাকুরার অনেক ইতিহাস জন্মদাতা দাদা টুকটাক দাদার সাথে অনেক সময় ছিলাম রামবাবু ছিল খুব ভালো কিন্তু আমরা এই